দেখ কেমন পাখি মুখেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে হতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরে সাজিয়ে রাখি আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী